হ্যালো আসসালামু আলাইকুম আজকে বাসায় কিভাবে সহজ পদ্ধতিতে নারিকেল থেকে নারিকেল তেল তৈরি করতে পারবেন তার একটি ভিডিও আমি তৈরি করছি এখানে নারিকেলটি ভেঙে নিলাম এবং কেটে নিলাম তারপর নারিকেলগুলোকে ভালোভাবে ধুয়ে ঝুড়িতে পানি ছড়িয়ে রাখব এরপর আমি পাটায় নারিকেলগুলো একটু নরম করে নেব তারপর আসলে বাসায় যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার মেশিনে নারকেলগুলো ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু পাটায় বাটলে নারিকেল থেকে নারিকেলের তেল আরেকটু ভালোভাবে বেরিয়ে আসে এখানে আমার বাটা শেষ তারপর নারিকেলগুলো থেকে নারিকেলের দুধ আমি বের করে নিচ্ছি এবং কিছু পরিমাণ পানি দিয়ে তা চুলায় জাল দিচ্ছি এখন আপনারা দেখছেন চুলায় এটা আমি জাল দিতে দিতে ক্যাল বেরিয়ে এসছে তা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখন দেখা যাচ্ছে সুন্দরভাবে কিভাবে আমি তেল বানিয়ে ফেললাম ধন্যবাদ সবাইকে আপনারা নর্মাল কেলা নারিকেলের তেলের চাইতে এই তেল বেশি সুগন্ধি এবং উপকারী